তোকে আকার দেখার লুকিয়ে কি মজা সে তো আমি ছাড়া কেউ জানে না তোকে চাওয়ার পাওয়ার নয় সোজা সে তো আমি ছাড়া কেউ জানে so Okay.